সকল প্রশংসার মালিককে আওয়াজ করে উত্তর দিতে হবে সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা আওয়াজ করে পড়ব আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা আলাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় এবাজতের সময় তেরোতম ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম তার মানে প্রায় তেরোটি বছর ধরে এই ময়দানে কথা হয় আমরা খুশি না বেজার এই ময়দানে কেয়ামত পর্যন্ত কোরআনের কথা চলুক হক কথাগুলো ছড়িয়ে পড়ুক আমরা চাই কি চাই না আপনাদের সুক্রিয়া যে আমাকে আপনারা রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছে হজরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব মহাদ্দিস বড় আইলাচাড়া মাদ্রাসা কুষ্টিয়া আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ শাহিদুজ্জামান টরিক পরিচালক পাঁচ কমলাপুর দারুল উলুম হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা আসার পথেই দেখছিলাম উনি বিশিষ্ট শিল্পপতি ব্যবসায়ী এবং সমাজসেবক সিঙ্গাপুর বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট আমি সিঙ্গাপুরে গেলে ওনার ওখানে থাকি এবং কোরবানির ঈদের আগে সিঙ্গাপুর বাংলাদেশ কমিউনিটির আয়োজনে কিছু প্রোগ্রামও করে এসেছে আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন হজরত মাওলানা আব্দুল হামিদ সাহেব মোহতামিম পাঁচ কামলাপুর দারুল্লুম হাফিজিয়া কামিয়া মাদ্রাসা হুজুর আসছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আপনাদের এই চুয়াডাঙ্গা প্রাণের জেলা চুয়াডাঙ্গার সম্মানিত এসপি মহোদয় police super mister Jahidul Hasan কিছুক্ষণ আগে আপনাদের সামনে কথা রেখেছেন উপস্থিত আছেন mister Riazul Islam Joardar ex mayor Chuadanga উপস্থিত আছেন কারেন্ট মেয়র কি নাম জিপু চৌধুরী যারাই আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এ বিশাল কোরআনের গ্যাদারিংয়ে উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই বিশেষ করে চুয়াডাঙ্গা জেলা সদরের যে পুলিশের ওসি আছে এবং আলমডাঙ্গা থানার ওসি তাদের টিম এবং বিশেষ করে আন্তরিকভাবে আপনাদের এ চুয়াডাঙ্গা জেলার এসপি মহোদয় জাহিদুল ইসলাম ভাই উপস্থিত আছেন আমি চুয়াডাঙ্গা জেলা শহর থেকে প্রায় দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি পুরো রাস্তায় মানুষ ব্লক ছিল এখানে যত মানুষ তার চেয়ে তিন চার গুণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এখানেও তিন চার লক্ষ লোক হয়ে যাবে তো এই ভালোবাসাটা শুধু কোরআনের জন্য ঠিক কিনা মিডিয়ার ভাইরা যারা এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই তারপরে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এসেছেন সুক্রিয়া জানাই অন্য ধর্মের ভাইরা যদি থাকেন তাদেরকেও সুক্রিয়া জানাই মা বোনদের জন্য কয়েকটি প্যান্ডেল করা হয়েছে আমি মা বোনদেরকে সুক্রিয়া জানাই যারাই আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পারলাম বসতে পারলাম আল্লাহ এই প্রোগ্রামটা যেন কেয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় আমরা পড়ি আমিন আমরা আল্লাহর কাছে আসলে নাজাত চাই তাই না মুক্তি চাই আমরা নাজাত চাই আওয়াজ করে বলেন কি চাই আল্লাহ যদি কেয়ামতের দিন বলে এত লক্ষ মানুষের ভিড়ে সেদিন শুধু কোরআনের জন্য ইসলামের জন্য আমার ভালোবাসায় নবীর ভালোবাসায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় তুমি কষ্ট করে ওই মাহফিলে উপস্থিত হয়ে কোরআনের মাহফিলকে সার্থক করেছো যাও এর ওসিলায় তোমারে আমি মাফ করে দিলাম এই ঘোষণা যদি আল্লাহ সেদিন দেয় ভাল লাগবে আপনাদের সবার ভাল লাগবে আসলে আমাদের অনেক ভালো লাগবে কারণ আমরা না যা চাই কি চাই আর কিছু যে চাই না আমি চাই গো যাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত সবাই পড়েন আমার সাথে আর কিছু যে চাই না আমি চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত আল্লাহ তোমার কাছে আমারে মোনাজাত পড়েন আমিন আরো জোরে পড়তে হবে আমিন আজকের এই ইসলামের জন্য এই গণজোয়ারকে আল্লাহ ইসলামের বিজয়ের জন্য কবুল করুক পড়ি আমিন এই যে লক্ষ লক্ষ মানুষ আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়েছে আজকে মাহফিলের পরে টরিক ভাই বিরিয়ানির প্যাকেট দিবেন নাকি নগদ টাকা দেয়া হবে একজনকে খুশি করতে আমরা এখানে এসেছি চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ এই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা ইসলামের জন্য ভিক্টরি সাইন বহন করে বিজয়ের সাইন ইসলামের বিজয়কে কেউ থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা তুমি ইসলামকে চোখ রাঙানি দাও তুমি কোরআনকে চোখ রাঙানি দাও তোমার এই খবরদারি কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিতে পারে কে যারাই ইসলামের বিজয়ের পথে আসবে তাদের জীবনকে উজালা করবে কে আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা ইসলামের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের জান মান কুরবান করতে প্রস্তুত চিল্লায় বলেন ঠিক কিনা সকল ষড়যন্ত্রের বাধাকে ছিন্ন করে কালিমার পতাকা উঠানোর জন্য আমরা প্রস্তুত চিল্লায় বলো ঠিক কিনা সম্মানিত শুধু অনেক বড় গ্যাদারিং তাই লম্বা চূড়া কথা বলা যাবে না কারণ আল্লাহ রসুল সাহা ইসলাম বলেছেন খতবকুম তবিলা ও সলাওয়াতুকুম কসিরা কেয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে ইসলামী বক্তব্য হবে লম্বা সালাত হয়ে যাবে খাটো your Islamic lectures will be longer before the day of judgment and your সালা five times a day will be very shorter কেয়ামতের আগে সালাত হয়ে যাবে খাটো বক্তব্য হয়ে যাবে লম্বা তার নমুনা সমাজে আছে না নাই ঘন্টার পর ঘন্টা মানুষ বক্তব্য শুনতে চায় কিন্তু নামাজ পড়তে চায় না আছে না নাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মনে হয় এগুলো নাই না না নাই এই যে এত টুপিওয়ালা দাড়িওয়ালা এটা প্রমাণ করে এখানকার সবাই নামাজি আছে আছে এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যেহেতু অনেক বড় গ্যাদারিং লম্বা চূড়া কথা বলবো না আর যেহেতু বিশৃঙ্খলা আপনারা থামাচ্ছেন না কথা বলার তো সুযোগই নাই তো অল্প কয়েকটা কথা বলে আজকের এই বড় মাহফিল আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ পড়েন আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ যেহেতু মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা এসেছে মা বোনদের জন্য দু একটা কথা বলেই আমি মূল তাফসিরের দিকে যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাচা ও খৈরু মাতা এই দুনিয়া আলমার আতু সলেহা এই দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স ফ্যাক্টরি এগুলো সম্পদ দু চোখে যা দেখো সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী সুবানাল্লাহ পড়তে পারলেন না এ দুনিয়ার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নেককার নারী যেটা টাকা দিয়ে কেনা যায় না তাই আমি বলি নারীদের পেট হচ্ছে এটা খনির মতো খনি আপনারা কি তেলের খনির নাম শুনেছেন তেলের খনি গ্যাসের খনি কয়লার খনি সোনার খনি হীরার খনি তো এই খনিগুলোর মতো আমাদের মা বোনদের প্যাটগুলো খনি এই মা বোনদেরকে যদি আমরা কোরআন শিখাই হাদিস শিখাই ইসলামী সাহিত্য পড়তে দেই ইসলামী তাহাদিব তামাদ্দুন শিষ্টাচার ভদ্রতা যদি তাদেরকে শিখাই কোরআন সন্ন্যার আলোকে যদি তাদেরকে আমরা যত্ন নেই তাহলে এই নারীদের পেট থেকে বড় বড় আল্লাহর ওলি বের হবে আলোকিত মানুষ বেরোবে হাফেজে কোরআন বেরোবে মুফাসিরে কোরআন বেরোবে আর এই একই নারীকে যদি আমরা কোরআন শিক্ষা না দেই ইসলাম শিক্ষা না দেই এই নারীদের পেট থেকে বড় বড় চাঁদাবাজ আর টেন্ডার বাজ বেরোবে চিল্লায় বলি ঠিক কিরা এদের পেট থেকে বেরোবে বড় বড় দুর্নীতিবাজ যারা দেশের টাকা হাজার কোটি টাকা পাচার করে দেয় বিদেশে এরকম আছে না নাই এজন্য এই নারীদের পেটটা খনি যত্ন নিতে হবে এদেরকে কোরআন দিয়ে সন্না দিয়ে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন রিফকাম বিল নারীদেরকে কাচের গ্লাসের সাথে তুলনা করা হয়েছে আপনাদের বাসায় কাচের গ্লাস আছে না কথা বলতে হবে উত্তর দিতে হবে আওয়াজ করে বাঘের মতো আপনাদের বাসায় কাচের গ্লাস আছে এই কাচের গ্লাস আসতে ধরতে হয় আসতে রাখতে হয় পরিষ্কার করতে চাইলে পরিচ্ছন্ন করতে চাইলে খুব স্মুথলি রাখতে হয় স্মুথলি ধরতে হয় জোরাজুরি করলে গ্লাস ভেঙে যায় এখানে কি ভাই তোমাদের কি সমস্যা মাহফিলটা সুন্দরভাবে হোক তোমরা কি চাও শাহিদুজ্জামান টরিক ভাই কয়েক জায়গায় ব্যবস্থাপনা করেছে সব জায়গা পাল্টিয়ে এখানে তিন লক্ষ লোক বসতে পারে এরকম জায়গা করা হয়েছে তারপরে লোক হয়ে গেছে চার পাঁচ লক্ষের মতো এটা তো out of capacity the situation is totally out of control এই বিজয় দিবসে একটা দৃষ্টান্ত আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার জন্য কি জোয়াডাঙ্গা থেকে রাখতে পারবো না পারবো পারবো আজকের এই বিজয় দিবসে দেখিয়ে দিতে হবে যে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যেমনি আমরা গোটা বিশ্বে এক বিরল দৃষ্টান্ত এক্সাম্পল স্থাপন করেছি আজকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা তো একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে তোমাদেরকে যে লক্ষ লক্ষ লোক জায়গা ছিল না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে অস্থির হয়ে কোরআনের কথা শুনেছি এই জায়গাটাতে এত ধাক্কাধাক্কি করলে তো চলবে না রে ভাই জায়গা পাওয়া না গেলে আস্তে করে পেছনের দিকে তোমরা মুভ করো কিন্তু প্যান্ডেলের এত কাছে যদি আওয়াজ করো তাহলে তো কথা বলা যাবে না কয়েকবার আমি আলোচনা থামিয়ে তোমাদেরকে শান্ত করার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হয়েছি আমি এই যে আপনারা পুলিশের তিনজন ভাই যে আছেন উপাসে যারা আমি বলবো একটু অ্যাক্সিটের ব্যবস্থা করে দেন এরা ওইদিকে চলে যাক এখানে দাঁড়িয়ে থেকে লাভ নাই আমাকে তো দেখেছো তোমরা আমি তোমাদেরকে ভালোবাসি করানোর জন্য হয় দাঁড়িয়ে থাকো চুপ করে তা না হলে আস্তে করে পিছনের দিকে যাওয়ার চেষ্টা করো এই ধাক্কাধাক্কি করলে জনস্রোত এসে হতাহতের ঘটনা ঘটবে মিডিয়াম্যানদের ক্যামেরা ভাঙচুর হবে আস্তে আস্তে পেছনের দিকে যাও আস্তে আস্তে এক্সিট নাও এক্সিট আজকে ষোলোই ডিসেম্বর তাই না আমাদের কি দিবস বিজয় দিবস এই লক্ষ লক্ষ জনতা নিয়ে আমরা দোয়া করি আল্লাহ যেন সকল মুক্তিযোদ্ধা ভাইদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেয় আমরা পড়ি আমিন যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের জন্য শহীদদের জন্য দোয়া আমাদের হৃদয়ে আসে না নাই এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃসহ বেদনার কণ্টক পথবে শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না ঠিক কিনা সকল মুক্তিযোদ্ধাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও পড়ি আমিন তোমার বিশেষ নূর দিয়ে মোনাওয়ার করে দাও আওয়াজ করে পড়ি আমিন এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেয় ইসলাম বলেছে খৈরুকুম্মান বুক্ষিরাবিল উংসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাশাল্লাহ আমারও দুই মেয়ে আপনারও দুই মেয়ে মাশাল্লাহ হাত নামান চড়াঙ্গার ভাইরা হাত নামান তো এই ঘরগুলো বরকতময় আল্লাহ রাসুসাহ ইসলামের তিন ছেলে ছিল একজনও বেঁচে ছিল না আল্লাহ নিয়ে গেলেন ছোটবেলায় চার মেয়ে ছিল ওনারা বেঁচে ছিলেন রোকাইয়া জাইনাব উম্মি কুলসুম আর ফাতেমা আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ ফাতেমা রাদি আল্লাহ আনহাকে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব বেশি ভালোবাসতেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম বলতেন ফাতেমা তু বিদ মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীকে কষ্ট দেয় আর যে ফাতেমার মুখে হাসি ফুটায় সেজন্য আমি বিশ্বনবীর মুখে হাসি ফুটাই সুবাহান আল্লাহ রাসুল্লাহ ইসলাম কোনো সফরে গেলে সব শেষে ফাতেমা রাদি আল্লাহ তালহার সাথে দেখা করে যেতেন আবার সফর থেকে যখন আল্লাহ রাসুসাহ ইসলাম ঘরে ফিরতেন তখন এসেই আল্লাহ রাসুসাহ ইসলাম ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার সাথে দেখা করতেন নারীদেরকে খুব ভালোবাসতেন বলতেন রিফকাম্বিল কাওয়ারির কাচের গ্লাসের সাথে আল্লাহ রাসুল নারীদেরকে তুলনা দিয়েছেন কাচের গ্লাস যেমনি আস্তে রাখি আস্তে ধরি আস্তে উঠাই আমাদের মা বোনদের সাথে যেন আমরা খারাপ আচরণ না করি আমরা যেন মেজাজ না দেখাই আমরা যেন মুচকি হাসি দিয়ে কথা বলি এদিকে বিবাহিত আছেন কারা কারা আজকে দেখি বিবাহিত এই ছোট বাচ্চারা তোমরা হাত তুলো না আবার মাসা আল্লাহ হাত নামান আপনারা বাসায় রাগারাগি করেন না তো ভাবিদের সাথে রাগারাগি করবেন না আপনার ব্যাপারে ভাবিদের কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেবেন হয় খয়রুকুম খয়রুকুম লে আহলি তোমাদের মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন মুচকি হাসি দিয়ে কথা বলবেন আল্লাহ রাসুল বলেছেন ফি your smile to your brother it's a charity তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও ওই মুচকি হাসি দিলেও সৎকার সব দেয় কে আপনি স্ত্রীর সাথে মুচকি হাসবেন সব আসারা নাই স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন সব আসারা নাই এমনকি আল্লাহর হাবিব বলেছেন অফি বোদাইয়াহাদিকুম সাদাকা তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে এজন্য আজকে থেকে মুচকি হাসি দিয়ে কথা বলবেন আগে সালাম দিবেন স্ত্রীকে আগে সালাম দিতে রাজি আছেন তো আল্লাহ রাসুল সাহ ইসলাম ওনার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন আম্মা জান আয়সা বললেন এত বছর বিশ্বনবীর সাথে সংসার করলাম একদিনও আল্লাহ রাসুল্লাহ ইসলামকে আমি আগে সালাম দিতে পারি নাই মাঝে মাঝে লুকিয়ে থাকতাম যে আজকে আগে সালাম দিব কিন্তু আল্লাহ রাসুল্লাহ ইসলাম এশার নামাজ পড়ে যখন ঘরে ঢুকতেন ঘরে ঢুকার অনেক আগ থেকে আম্মা জান আয়েশাকে বলতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এজন্য আমরা যেন বেশি বেশি সালাম দেই তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এরপরে এই কন্যাকে যখন আপনি শিক্ষাদান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুবানাল্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তালা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভবা হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যে যে নারী মারা যায় ওই নারীদেরকে কেমতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন আর যদি সেই সালামাতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবাহান আল্লাহ ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবানাল্লাহ পড়েন আচ্ছা এই দুনিয়াটাকে যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজার বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল ইসলাম বলেছেন লাউ কাতা আতা দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না চিল্লা এখন সুবাহান আল্লাহ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এজন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছি তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন আর দেরি না করে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে কথা শুনব আমরা যে বইটা থেকে কথা শুনব চুয়াডাঙ্গার ভাইয়েরা দেহের সবটুকুন শক্তি গলার মাছ বরাবর এনে আওয়াজ করে বলেন তো এই বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আমাদের জীবন সমস্যার সব কিছুর সমাধান এই কোরআনের ভেতরে দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে if you want a solution this দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দ্য হোলি কোরআনে ঠিক না এজন্য আমরা সমস্যার সমাধান চাইলে চোখ রাখতে হবে যেই কিতাবের দিকে কিতাবটার নাম আল কোরআন এই কিতাবে কোনো ভুল নাই এই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই এই কিতাবে যে সন্দেহ নাই এ কথা কোরআনে বলে দিয়েছে কে রব্বুল আলমিন বলেন জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সবাই পড়েন আমার সাথে জালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন this is the book the most authentic and original book in the world there is no doubt in it and guidance to those who are মুতাকিন এই বইটা এমন বই যেখানে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই মুত্তাকিনদের জন্য এই বইয়ের ভেতরে হেদায়েত রেখে দিয়েছে কে আল্লাহ আবার রব্বুল আলামিন বলেন আলিফলাম রব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور Oh Muhammad sallallahu alayhi wasallam I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light ও নবী আমি কেন এই কোরআনকে আপনার কাছে পাঠিয়েছি আপনি জানেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামীগুলারে জান্নাতি বানানোর জন্য রাম আর বামপন্থী গুলার ডানপন্থী বানানোর জন্য চিল্লায় বলো ঠিক কিনা জন্য কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়ানোর দরকার আছে না নাই আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারি কোরআনকে যেন আমরা বন্ধু বানাই আমাদের বন্ধু হবে কোরআন আমাদের বন্ধু হবে কি আমাদের নিঃসঙ্গ সময়ের বন্ধু হতে হবে কোরআন এই কোরআন যদি দুনিয়াতে আমরা বন্ধু বানাতে পারি কোরআনকে কবরেও এই কোরআনকে আমাদের বন্ধু বানায় দিবে কে কেয়ামতের ময়দানে ওই কোরআনকে আমাদের জন্য সুপারিশকারী করে বানাবে কে সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমি একটা সুরার কিয়দাংশ তেলাওয়াত করেছি আজকের চুয়াডাঙ্গার এই বিশাল জনসমুদ্রে এ সুরার কিছু মেসেজ এ চমৎকার রজনীতে আপনাদের সাথে আমি শেয়ার করব আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ কোরআনের যেখান থেকেই বলি ওইখান থেকে বরকত আসারা নাই অনেকে বলে হুজুর ওই এলাকায় পর্দার ওয়াজ করছেন এখানে পর্দার কথা বলেন কেন বলে না অনেকে বলে হুজুর ওই জেলায় নামাজের ওয়াজ করছেন তো এই জেলায় আবার নামাজের কথা কন কেন হুজুর ওইখানে সুদ খাওয়া যাবে না বলছেন এইখানে বলেন কেন নামাজ কি শুধু ওই জেলায় লাগবে পর্দাকে শুধু ঢাকাবাসীদের জন্য লাগবে চুয়াডাঙ্গায় লাগবে না আমরা সুরা ফাতিহা প্রতিদিন কয়বার পড়ি ফরজ নামাজে সতেরো বার সুন্নত সহ চল্লিশ পঁয়তাল্লিশ বার যে ব্যক্তি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ে এই বেটা যে কয় লক্ষবার সুরা ফাতিয়া পড়ছে বেটা নিজেও জানে না ঠিক কিনা আচ্ছা আপনারা কি জানেন যে সুরা আর রহমানে একটা আয়াত আছে যে আয়াতটা আল্লাহ বারবার বারবার ওই সুরার ভেতরে উল্লেখ করেছে সুরা আর রহমানে জানেন কি আয়াতটা কি কি আয়াত ফাবি আইগি আলা এ রব্বিকুমা তুকাদ্দিবান এই আয়াতটা আল্লাহ তালা একবার দুইবার নয় একত্রিশ বার উল্লেখ করেছেন সুরা রহমানের ভেতরে সুবানাল্লাহ পড়েন তার মানে জরুরি কথা সব জায়গায় বলতে হয় বারবার বলতে হয় চিল্লায় বলতে হবে ঠিক